তিনি কাছে ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসুল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করেছিলেন এবং রাসুল্লাহ সাল্লাম তাকে কিছু নসিহা করেছিলেন সেই নসিহাগুলি আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল তখন তিনি সালাম দিয়েছিলেন আলাইকা সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আলাইকা বলেছিলেন আগে রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে সালামটা এরকম নয় সালাম হচ্ছে আসসালাম আলাইকুম এটা বলতে পারি আমরা বিষয়ে আলোচনা করেছি তো রাসুল্লাহামের সঙ্গে যেহেতু সাক্ষাৎ হয়ে গেছে তা দেখা হয়েছে সে মনে করছে যে নবীর সঙ্গে আমার দেখা হয়েছে সুতরাং নবী সাল্লামকে এমন কিছু জিজ্ঞাসা করি কিছু নসিহা আমার প্রয়োজন আমার দরকার যার কারণে রসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আমাকে কিছু নসিহা করুন কিছু উপদেশ দেন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ সহজে হয় না আজকে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সুতরাং আপনি আমাকে কিছু নসিহা করুন রাসুল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ আমি তোমাকে নসিহা করছি তুমি এই নসিহাগুলি স্মরণ রাখবে যা প্রত্যেকটা উন্মতের জন্য এই নসিহাগুলি স্মরণ রাখা দরকার রাসুল্লাহ সাল্লাম হজরত জাবির বিসলাইমকে ফার্স্ট নসিহা করলেন ইয়া জাবের লা তাসুবান্না আহাদান ওহে জাবের তুমি নয় কাউকে গালি দিবা না প্রথম নাম্বার নাসিহা করলেন জাবের তুমি চলার পথে মানুষের মাঝে তুমি মহাসারাত মহামেলাত করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন সুলাইম একজন সাহাবীকে নসিহত করলেন এই জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হায়াতের শেষ সময়ে তিনি বলে গিয়েছিলেন قال فما سببت بعده حربا ولا عبدا ولا شعيرا ولا شاطا হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এর পর থেকে আমি কোনো মানুষকে গালি দেওয়া তো দূরের কথা আমি উট বকরি দুম্বা আমি কোনো প্রাণীকেও গালি দেই নাই সোহান তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা সাহবা একরাম এর মাধ্যমে আমরা যে শিক্ষা পাই সেটা হলো যে তারা এ আমল করে নবীজি সাল্লাহ সাল্লাম আলাইসাল্লামের শিখানো কথাটির উপর তারা আমল করে দেখিয়ে দিয়ে গিয়েছেন যুব দুনিয়ার মানুষ আমরা নবীর কথা সাহাবিরা শুনে আমল করেছি সুতরাং দুনিয়ার মানুষ তোমরাও চেষ্টা করলে পারবে সুতরাং তোমাদের উচিত তোমরা কাউকে গালি দিবা একদা হজরত আবর রাজি আল্লাহ তালু তিনি তার গোলামকে গালি দিলেন লানত করলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকটে সংবাদ পৌঁছে গেল ডেকে পাঠালেন উপস্থিত হলে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন রাখো ওই সত্তার কসম করে বলছি যিনি কাবার মালিক বলছি যিনি কাবার মালিক একজন সত্যবাদী আর একজন লালতকারী দুইটা গুণ একজন মানুষের ভিতরে থাকবে এটা কখনোই সম্ভব নয় সুতরাং আবুবকর তুমি যদি সিদ্দিক আকবর হতে চাও তোমার সিদ্দিকের গুণ যদি তোমার নিকটে পরিপূর্ণ রাখতে চাও তাহলে কখনোই তুমি কাউকে গালি লানত করতে পারবে না হজরত আবু রাজি আল্লাহ তাআলাহু সঙ্গে সঙ্গে তার গোলামকে ডেকে পাঠালেন তার অধীনস্থ গোলাম কিনে নিয়েছে হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে গোলামকে বিরক্ত হয়ে একটু গালি দিয়েছে একটু লানত করেছে হাজার টাকার গোলাম সামনে এসেছে হজরত আবু বকর রাজি আল্লাহ তাআলাহু সঙ্গে সঙ্গে বলেছে আমি তোমাকে আজাদ করে দিলাম আমি তোমাকে গালি দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আজকে থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি মুক্ত সাহাবাই গ্রামে কিরকম চিন্তা চেতনা ছিল একটু চিন্তা করে দেখেন যে তারা একজন মানুষকে যে তার অধীনস্থ যে তাকে কিনে নিয়েছে এরকম একজন গোলামকে বিরক্ত হয়ে একটু গালি দিয়েছে একটু লাল করেছে সঙ্গে সঙ্গে রাসুল্লাহামের কথা শুনে তাকে আজাদ করে দিয়েছেন হাজারো টাকা সেই সময়ে হাজার টাকা মানে এক লক্ষ লক্ষ টাকা রাসুল্লাহ সাল্লাম জাবের আল্লাহ করলেন ইয়া জাবের লা তাসুবান না হাদান ওহে তুমি এই পৃথিবীতে চলতে তুমি সমাজের মানুষের সঙ্গে চলবা প্রতিবেশীর সঙ্গে তোমাকে চলতে হবে রাষ্ট্রের মানুষের সঙ্গে তোমাকে চলতে হবে এই চলতে গিয়ে বিরক্ত হয়ে কোনো সময় কোনো মানুষকে কাউকে তুমি গালি দিবা না এই গালি দেওয়া হচ্ছে অপরাধ জেনে রাখো ইন্নাল্লাহ বাহিশাল বাজি বাহিশাল বাজি জেনে রাখো আল্লাহ রব্বুল ওই মানুষদেরকে ভালোবাসেন না ওই সমস্ত মানুষদেরকে মহব্বত করেন না ভালোবাসেন না যে সমস্ত মানুষেরা অন্য মানুষকে গালি দেয় কথার মাধ্যমে কষ্ট দেয় মানুষকে গালি দেয় ওই মানুষকে আল্লাহ রব্বুল ভালোবাসেন না একজন মানুষের কোন একটা অপরাধ দেখলে ওই মানুষকে গালি দেওয়া ঘৃণা করা ইসলাম এটা শিখায় না কোন মানুষের অপরাধ সংক্ষিপ্ত অপরাধ দেখে আমরা মানুষটাকে গালি দেয় প্রতিপূর্ণ করি কিন্তু ইসলাম এরকম বলে না ইসলাম শিক্ষা দেয় ওই খারাপ কাজটাকে তোমরা খারাপ বলো কিন্তু ব্যক্তিকে নয় কারণ আমি যে ব্যক্তিকে লালত করলাম গালি দিলাম হতে পারে আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন তার কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নামাল আমার বিল ও বান্দা এখন তুমি হয়তো দেখতেছ তোমার আমল অনেক ভালো তুমি পাঁচ নামাজ তুমি বিভিন্ন আমলে লিপ্ত আছো অনেক নেক কর্ম করছো কিন্তু জেনে রাখো তুমি যদি শেষ সময়ে নেক কর্ম করো তাহলে ওই শেষ সময়ের নেক কর্মটাই কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন কোন ব্যক্তি এরকম থাকবে জান্নাতের হইতে নিকটে চলে গিয়েছে কিন্তু আমল করতে করতে এত নিকটে গিয়েছে জান্নাত মনে হয় তার কাছে এসে গিয়েছে কিন্তু ওই সময় এমন একটি অপরাধ এমন গুনাহের ভিতরে লিপ্ত হবে হয়তো তার পূর্বের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে যেমন কোরআনুল কারিমে আল্লাহ বলেছে কোনো ব্যক্তি যদি শিল্পের ভিতরে লিপ্ত হয়ে যায় তাহলে তার পূর্বের সব আমলগুলি বিনষ্ট হয়ে যায় সারা জেন্দেগি ভর কোনো মানুষ আমল করেছে নেক কর্ম করেছে কিন্তু তার হায়াতের জেন্দেগির শেষ মুহূর্তেও যদি সে শিরেক করে বসত শেষ আমলগুলি যদি ভালো করতে পারো তাহলে তোমার নিশ্চয়তা সুতরাং তুমি তো জানো তুমি না সুতরাং মানুষকে তুমি গালি দেও না কোন মানুষকে তুমি খারাপ বলো না তাহলে শেষ পরিণতি তোমার খারাপ হতে পারে মুসলমান ভাইরা আমার এজন্য আমাদের স্মরণ রাখতে হবে কোন সময় কোন মানুষকে গালি দেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের ইবনে সুলাইমকে সে কথাই বললেন লা তাসুব্বান নাহাদান ও জাবের জেনে রাখো তুমি তোমার হায়াতের জিন্দেগিতে কাউকে গালি দিবা না গালি দেওয়া অন্যায় কাজ গালি দিলে আল্লাহ তাকে ভালোবাসে না সুতরাং তুমি কাউকে গালি দিবা না ভাইরা আমার আমরা তো মানুষকে সহজে গালি দেই সহজে মানুষটার দুষ্ট বর্ণনা করি অল্পতেই হয়তো একটা অন্যায় দেখে তাকে গালি দেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খয়বর যুদ্ধে যুদ্ধের ময়দান চলছে হাজার হাজার সাহাবাই গ্রাম যুদ্ধে অংশগ্রহণ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক জায়গায় তাবু টেকে বসে আছে তাবুর ভিতরে বসেছিলেন বাইরের দিকে একজন রাখাল ওই খয়বরের ইহুদিদের একজন রাখাল সে সেখানে তার ছাগল বকরি গুলা চালাচ্ছিলেন অনেক ছাগল বকরি নিয়ে সে খাইবরের পাহাড়ি এলাকায় চালাচ্ছে সে শুনতে পারলো যে অমুক ইসলাম ধর্মের মুসলমানেরা এসেছে খাইবরে এবং যুদ্ধ চলতেছে সে মুসলমানদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের এখানে যে সর্দার এসেছে সেই সর্দার কোথায় সেই সর্দার কিরকম তো বললো সর্দার আমাদের মুখ আলুর ভিতরে আছে সে কথা শুনে সে বিশ্বাস করতে পারলো না তার কারণ সেই ইহুদিদের কাছে থাকে একজন ইহুদি নেতা একজন সর্দারের কাছে যেতে হলে বহু মাধ্যমে যেতে হয় পরিচয় থাকতে হয় বহু কিছুর মাধ্যমে তারপর তার কাছে যেতে হয় সর্দারের সঙ্গে দেখা করতে হয় কিন্তু এই হাজার হাজার মানুষের সর্দার এসেছে মুসলমানদের সর্দার একটা তাবুর ভিতরে সব তারপরও ভিতরে বসে আছে সে কথাটি বুঝতে পারলেন না সে বলে উঠলেন ভাই আমি একজন রাখাল বলে কি তোমরা আমার সঙ্গে ঠান্ডা করছো আমি তার সঙ্গে জানতে চাই তার সম্পর্কে জানতে চাই সে এরপরে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন করার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আনতা রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল আপনি আমাদেরকে কি আপনি মানুষদেরকে কিসের দাওয়াত দেন কি মানুষদেরকে আপনি বলেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা আকুলু আনা আদউ ইলাল ইসলাম আমি মানুষদেরকে আহ্বান করি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি ইন্নাল্লাহু ওয়াহদা তিনি হচ্ছেন এক যার ইবাদত করতে হবে ওয়া ওয়া খালাকু মিন্নি যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আমাদের সকলকে সৃষ্টি করেছেন সেই মাহবুদ হচ্ছেন একজন তার দিকে আমরা মানুষদেরকে ডাকি এবার সে ব্যক্তি বলে উঠল যে আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি আপনার নিকটে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার জন্য কি ফায়দা রয়েছে বললেন তুমি যদি আমার হাতে বায়াত গ্রহণ করো আমার নিকটে যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি যে সর্দার আমি তোমার গলার সঙ্গে গলা লাগাই দিব সঙ্গে সঙ্গে আবার রাখাল আশ্চর্য হয়ে গেল আজিব আজবালাহু সে আশ্চর্য হয়ে গেল এবং বলে উঠলো এটা কোন ধরনের কথা একজন সর্দারের সঙ্গে দেখা করতে বহু মাধ্যমের প্রয়োজন হয় কোনোভাবে সর্দারের সম্মুখে কথা বলার সাহস হয় না আর আপনি এই হাজারো মানুষের সর্দার সুতরাং আপনি ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার এই দুর্গন্ধযুক্ত শরীরের সঙ্গে আপনি আপনার শরীর লাগাবেন আমার তো বিশ্বাস হয় না এবার সঙ্গে সঙ্গে সে কালেমা সাহায্য করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে জড়ায় ধরলেন এবার বিশ্বাস হয়ে গেল সে বললো ইয়া রাসুল্লাহ এখন আমার কর্ম কি আমাকে একটু কর্মটা জানিয়ে দেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এখন তো সালাতেরও সময় না যে আমি তোমাকে নামাজের নির্দেশ দিব এখন তো রোজারও সময় না তোমাকে রোজার নির্দেশ দিব তবে কথা হলো এখন চলতেছে জিহাদ চলতেছে এই জিহাদের ময়দানে তুমি শরীক হতে পারো এবার বললে ইয়া রাসুল্লাহ আমি প্রস্তুত আমি যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না তোমার কাছে যে আমানত রয়েছে এই বকরির যে আমানত করে তুমি নিয়ে এসেছো এগুলো ইহুদিদের কাছে দিয়ে এসো তারপর তুমি যাবে ভাইরা আমার একটু চিন্তা করে দেখুন যে দেশটার সঙ্গে যুদ্ধ হয় যে এলাকার সঙ্গে যুদ্ধ হয় সেই এলাকার কিন্তু মান সামানাগুলিও নেওয়া যায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার তিনি একজন আমানতদারের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার মানুষ তুমি যদি পৃথিবীর কোন মানুষকে আমার আদর্শ গ্রহণ করতে চাও তাহলে তুমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানুষেরা হত্যা করার জন্য তার বাসা ঘিরাও করে নিয়েছে চতুর্দিকে আরবের মুশরিকরা ঘিরায় নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেট খুলে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও আমি মদিনায় যাচ্ছি আমার বিছানার নিচে এই মক্কাবাসীর কিছু আমানত রয়েছে এই আমানতগুলি তাদের কাছে পৌঁছায় দিয়ে তিন দিন পরে মদিনায় আমার সঙ্গে সাক্ষাৎ করবি ভাইয়ের আমার একটু চিন্তা করুন যে আরবের মানুষেরা যে মানুষেরা তাকে হত্যা করার জন্য ঘিরে নিয়েছে বাইর হলে হত্যা করবে তোমরা যদি কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করতে চাও সকল ক্ষেত্রে যদি আদর্শ পেতে চাও তাহলে নবী মোহাম্মদ আদর্শ গ্রহণ করো একজন আমানতদারের আদর্শ রসুল এই ব্যক্তি বকরিগুলি ইহুদি মালিককে দিয়ে এসে জিয়াদ শরীফ হয়েছিল এবং পরবর্তীতে সে ইন্তেকাল করে শহীদ হয়ে যায় কেউ তাকে চিনতে পারে না রসুল্লাহ সাল্লাম মানুষের জমায়েত দেখে তিনি সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন দেখে চিনতে পারলেন যে কিছুক্ষণ আগে এই ব্যক্তি আমার কাছে ইসলাম গ্রহণ করেছেন সাল্লাম যে সালাতের প্রয়োজন হবে না লাম কোনো কিছু এই ব্যক্তি করে নাই তারপরে আবার দেখা ইমান নাই লোকটি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে মুসলমান ভাইরা আমার একটু লক্ষ্য করলেই দেখা যায় একটু আগে ছিল এই লোকটা মশরেক ছিল ভিতরে যুক্ত ছিল ইহুদিদের লোক ছিল কিন্তু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে লোকটির মর্যাদা জান্নাতি হয়ে গিয়েছে আপনি আমি আমাকে গালি দিব হতে পারে আমি যাকে গালি দিয়েছি সে তো এক সময় ভালো কর্ম করে জান্নাতে যাবি কিন্তু আমার এই গ্যালিটা যে আমাকে আটকায় দিতে পারে এজন্য আমরা কাহকে কোনো মানুষকে গ্যালি দেবো না ভাইয়েরা মা এখন এই আধুনিক যুগে ইন্টারনেটের যুগে ইউটিউব ফেসবুকের যুগে গ্যালি সারা জন্য আমাদের কোনো কথা নেই একে অপরকে গ্যালি উমুককে গ্যালি গ্যালির উপরই এখন চলতেছে উমুক কাফের অমুক বেদাতি অমুক এটা অমুক এটা এগুলো আমরা একে অপরকে গালি দিচ্ছি গালি থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভাইয়ের আমার রাসুল্লাহ তার প্রথম নসিহা কি করলেন হজরত জাবের রাজি এক নম্বর নসিহা আল্লাহ তাসুবান্না হাদান তুমি কাউকে গালি দিবা না এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দ্বিতীয় নসিহা করেছেন ওলা তাহাতিরান্না শায়াম মিনাল মারুফ ওলা তাহাতিরন নাশাই আমিনাল মারুফ নেক কর্ম যত ছোট হোক না কেন তুমি সেটাকে অবহেলা করো না তাহাকির করো না অবহেলা করো না ছোট আমলও তুমি করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে ছোট অনেক সময় ছোট আমলের মাধ্যমেও আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নাম থেকে জাহান্নাতে পৌঁছায় দিবে বুখারির একটি হাদিসে আসছে যে বাইনামা রাজুলুন ইস্তাদাল আতাশ একজন ব্যক্তি এরকম ছিল প্রচন্ড পিপাসা পেয়েছে পিপাসায় মরুভূমির বুকে পিপাসা পাওয়ার কারণে তার জীবা যেন কলজা থেকে বাহির হয়ে আসছে এত পিপাসার লোকটি দৌড় দিয়ে একটা কুকের কাছে গেল কূপের ফানাজালাবিরান কূপের ভিতরে নেমে গেল এবং সেখান থেকে কূপ সেই কূপ থেকে পানি পান করলো এবং কূপ থেকে পানি পান করার পরে যখন সে যাচ্ছিল একটা কুকুরকে দেখতে পারল যে কুকুর ইয়াল হাসু বড় বড় বড় জীবা বাহির করে পানির পিপাসায় কাতরাচ্ছে লোকটির দয়া হলো এই দয়ার কারণে সে আবার ওখান থেকে এসে সে বুঝতে পারলো যে কুকুরের প্রচন্ড পিপাসা পেয়েছে একটু আগে যেমন আমার পেয়েছিল কষ্ট হলে বসে ওই কুকুরের ভিতরে আবার নেমে গিয়েছে যাওয়ার পরে তার সেই চামড়ার পূজার মধ্যে করে চামড়ার জুতা পূজার মধ্যে করে কিছু পানি তুলেছে তোলার পরে ওই পানিটি ওই কুকুরকে পান করায় দিয়েছে ওই কুকুরকে খাওয়াইছে বলেন মা এই একটা প্রাণীকে দয়া করার মাধ্যমে একটা প্রাণী প্রাণী একটা কুকুর প্রাণীকে সামান্য একটু পানি পান করানোর কারণে তার জীবনের তামাম পূর্বের আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে অল্প একটু পানি তাকে পান দিয়েছে তাও মানুষকে না একটা প্রাণীকে মাত্র একটু পানি পান করাছে যার কারণে আল্লাহ রাব্বুল তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন এজন্য নেক কর্ম যদি ছোট হয় তাহলে সেটা আমাদের করা উচিত আমরা মসজিদে আসি আমাদের যে কোনো পা দিয়ে আমরা ইচ্ছা করলে মসজিদে প্রবেশ করার ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা প্রবেশ করবো কোন পা দিয়ে প্রবেশ করবো তাহলে আমরা সবের ভ্যালি হয় না আমরা যদি দোয়া জানি আল্লাহ তাহলে একটু করবো আবার একটু বাহির তো হতেই হবে আমাদের বাহির তো এখান থেকে হতেই হবে তাহলে একটু বাম পাড়া দিয়ে বাহির হবো আমাদের দোয়া মুখস্থ করার চেষ্টা করবো একটু বলবো আমরা তো জুতা আমাদের পরতেই হবে হবে না হবে না জুতা তো আমাদের পরাই লাগে কিন্তু আমি জুতাটা যখন পড়বো একটু ড্যাম পা দিয়ে জুতাটা পড়বো ঠিক কিনা তাহলে আপনার এই ছোট্ট ছোট্ট ছোট ছোট নেট কর্মগুলি একসময় বহু বড় পাহাড়ের আঘাত ধারণ করে আমাদের সম্মুখে আসবে এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেন যাবে ওলা তাহাকির নাশাই আমিনার মারু ছোট কর্মকে ছোট কর্মকে তুমি হেয় প্রতিপন্ন করো না ঘৃণা করে সরিয়ে দিও না তুমি ছোট নেক আমল তুমি করো পূর্বের সময়ে একজন মানুষ কেতাব লিখছিল আগে তো এখন তো তার যে কলম সেই কলম না আগে দোয়াতের কালি দিয়ে কলম সেই কলম দিয়ে মানুষ লিখত বড় বড় কলম লিখতেছে ওই লোকটি এই লিখতে লিখতে এমন এক সময় একটা মাসি এসে ওই কালি এক ফোটা কালি উপরে বাহির হয়ে আসে ওই এক ফোটা কালি উপরে সে পড়ে ওই কালিটা সে পান করছে এই লেখায় ব্যক্তি হাদিস লিখতেছে হাদিস লিখতেছে ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ কিন্তু এই লেখতে এই ম্যাসের দিকে লক্ষ্য করে সে হাদিস লেখা বন্ধ করে দিচ্ছে যে এই প্রাণীটা মনে হয় প্রচন্ড পিপাসা লেগেছে এই প্রাণীটা একটু ওই মাসি একটু ওই দোয়াতের কালিটা একটু পান করে সে তার তৃষ্ণাটা নিবারণ করো তারপরে লিখব আল্লাহ সোহানা হুয়া তারা এটা অত্যন্ত পছন্দ হয়েছে অন্য একজন ব্যক্তি তার মৃত্যুর পরে স্বপ্নে দেখতেছে সে বলতেছে যে ভাই আমি এই যে ছোট্ট একটু কর্ম করেছিলাম আল্লাহ রব্বুল আলমিন এই কর্মটা পছন্দ করেছিলেন ছোট্ট কর্ম আমি কিন্তু হাদিস লেগেছি অনেক বড় বড় কর্ম ভালো কর্ম করেছি সেটা যাই হোক কিন্তু আমার এই যে ছোট্ট একটু কর্ম আল্লাহর কাছে অত্যন্ত ভালো লেগেছে এই জন্য ভাইরা আমার ছোট্ট কর্মকে আমরা অবহেলা নয় ছোট কর্মগুলিও আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে রাসুল্লাহ সাল্লাম তৃতীয় নম্বরে নসিহা করলেন হে যাবে তুমি আর একটি কাজ করবে সেটা হলো তুমি যখন তোমার কোনো ভাইয়ের সঙ্গে কথা বলবে তখন তুমি হাসি মুখে কথা বলবে এই হাসি মুখে কথা বলাটাও সদকা সবের কাজ আমরা পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ এই বাকি আলোচনা করবো তার পাঁচটা নাসিহা করেছিলেন এক নম্বর হচ্ছে কাউকে গালি দিবা না দুই নম্বরে তুমি ছোট কর্মকেও করতেও তুমি ঘৃণাবোধ করবে না আর একটা হলো তুমি কারোর সঙ্গে কথা বললে হাসি মুখে কথা বলবে আমরা ইনশাআল্লাহ এর বিস্তারিত আলোচনা সামনে সপ্তাহে করবো আল্লাহ আমাদের কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি